তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায় তার বইয়ের পাতায় আমি না হয় পড়ে নেব সেই গল্প কোনো এক বই মেলায়